আসসালামু আলাইকুম সোমবার কুয়েতের মন্ত্র আজকে চব্বিশ ঘন্টায় সাত জনের মৃত্যু এবং এক হাজার দুইশো চল্লিশ নতুন আক্রান্ত হয়েছে আজকে সুস্থতা লাভ করেছে এক হাজার একাশি জন খবর দিয়েছে ডা আবদুল্লাহ আল স্বরাষ্ট্র মন্ত্রণালয় সড়ক ব্যবহারকারীদের কুয়েতের সকল নাগরিকদেরকে জানানো যাচ্ছে যে আপনারা সবাই নিরাপদে চলাচল করুন যত্নবান হওয়ার আহ্বান জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের সুরক্ষা সম্পর্ক ও তথ্য সম্পর্কিত সাধারণ প্রশাসন দেশের কয়েকটি উন্মুক্ত অঞ্চলে ধূলিকণা দিয়ে বাতাসের তৎপরতার কারণে রাস্তা ব্যবহারকারীদের এবং সমুদ্র যাত্রীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছে যার ফলে দৃশ্যমানতা হ্রাস পেতে পারে এবং এটি নাগরিক এবং বাসিন্দাদের জরুরি প্রয়োজনে জরুরি ফোন নম্বর একশো বারো বাকোস্কার্ডের ফোনটিতে জরুরি সেবার কল করুন আঠারো লাখ আশি হাজার আটশো অষ্টাশি কল করতে দ্বিধা না করার আহ্বান জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে যে কুয়েতের একটি যুবক মহিলাদের সে প্রেমের নাটক ছলনায় ত্রিশ লক্ষ দিনার সে হাতিয়ে নিয়েছে এবং কি বলেছে সে তাদেরকে বিয়ে বিবাহ করবে সেই যুবককে আজ কুয়েতের দশ দিনের রিমান্ড নেওয়া হয়েছে বিস্তারিত নেক্সট আপডেট জানাব কুয়েত সরকার ভ্রমণ নিষেধাজ্ঞার অবসানের আহ্বান জানিয়েছে কুয়েতি নাগরিকরা বাইরের দেশে ভ্রমণ করার জন্য এবার সংসদে তাদের এই কথা তারা বাইরের দেশে যাওয়ার জন্য অনুমতির দাবি জানিয়েছে সোমবার স্বাস্থ্যমন্ত্রী ডা বাসেল হামুদ আল সাবাহ বলেছেন চারতম বিশ্ব স্বাস্থ্য পরিষদ কুয়েতকে করণ ভাইরাস প্রতিরোধের জন্য সর্বশেষ স্বাস্থ্য আপডেট এবং সর্বোত্তম কৌশলগুলি গভীরভাবে অনুসরণ করার একটি সুযোগ প্রদান করবে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা বাসেল হামুদ আল সাবাহ সোমবার স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ